হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো আলফা নেটওয়ার্ক মাইনিং যারা করছেন তারা কি করে আপনার আপনার যে মাইনিং ব্যালেন্সটা আছে এটাকে এক্সচেঞ্জ করবেন অর্থাৎ এটা কি করে কাউকে সেন্ড করবেন এবং কি করে আপনি কারো থেকে রিসিভ করবেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি এই স্টেপগুলো মিস করেন তাহলে হয়তো ভুল হয়ে যেতে পারে এবং আপনারা জানেন ক্রিপ্টোতে কোনো ট্রানজেকশন ভুল হলে অ্যাসেট ফিরে আসার আপনার ব্যালেন্সটা ফিরে আসার বা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন যাতে পরবর্তীতে আপনার আলফা এক্সচেঞ্জ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে না হয় আর সেই সাথে সাথে এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই নিয়ে আসছি তাই অনুরোধ থাকবে চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে সাথে আরও একটা বিশেষ রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ প্লিজ যাদের এই ভিডিওটা প্রয়োজন হচ্ছে এবং যারা ইতিমধ্যে আলফাতে জয়েন করেছেন আপনারা ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর যারা এখনও আলফা নেটওয়ার্কে জয়েন করেননি আলফা নেটওয়ার্কের মাইনিং কিন্তু এখনও চলছে যদিও তাদের মেইন নেট লঞ্চ হয়ে গেছে এবং মাইনিং কিন্তু এখনও চলছে আপনি চাইলে এখন মাইনিং করতে পারেন তার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক ক্লিক করে আপনার গুগল অথবা ফেসবুক যেটা হোক দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি এখান থেকে মাইনিং শুরু করতে পারেন কিভাবে মাইনিং শুরু করবেন কিভাবে যুক্ত হবেন যদি কোনো সমস্যা হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে এই সংক্রান্ত আপনি একটু কষ্ট করে সেটা দেখে নেবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের টপিক চেয়ে আজকের টপিকস হচ্ছে কি করে আমরা আলফা এক্সচেঞ্জ করব। কি করে এক্সচেঞ্জ করব এটা জানার আগে একটা বিষয় আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই সেটা হচ্ছে আলফা কয়েন কিন্তু এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়নি শুধুমাত্র তাদের যে সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে সেখানে দেখা যাচ্ছে অনেকে সেল করার জন্য পোস্ট দিচ্ছে অনেকে বাই করার জন্য পোস্ট দিচ্ছে তো এইটাতে কি আপনি টাকা হাতে পাবেন নাকি পাবেন না কে স্ক্যামার কে ভালো সবাই স্ক্যামার নাকি সবাই ভালো এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই আপনি যদি এটা কোনো ব্যক্তির সাথে সেল করতে চান সেটা আপনার নিজস্ব উদ্যোগে করতে হবে তবে আমার পরামর্শ হচ্ছে অপেক্ষা করুন এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পর্যন্ত আপনি চাইলে কিন্তু এটা এখনই কারো কাছে সেল করতে পারেন যদি আপনি কোনো বায়ার খুঁজে পান তবে সেই ক্ষেত্রে আপনার রিস্ক কিন্তু থেকে যাচ্ছে তবুও আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা কাউকে পাঠাবেন যদি আপনি সেরকম কোনো বায়ার পেয়ে যান বিশ্বস্ত তাহলে তাকে সেন্ড করতে পারবেন সেন্ড করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের যে ওয়ালেটটা আছে যে ওয়ালেটের সাইন আছে এখানে এই ওয়ালেটের সাইন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ওয়ালেটে এখানে দেখতে পাচ্ছেন মেইন নেটে রয়েছি আমরা এখানে মেইন নেট লেখা আছে এখান থেকে আমরা কি করব ট্রান্সফার নামে যে বাটনটা আছে এই যে ট্রান্সফার এই ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা চলে আসব যে পেজ থেকে আমরা পাঠাতে পারবো আলফাটা সেই পেজে নিশ্চয়ই এর আগে আপনি যাকে পাঠাবেন সে আপনাকে অ্যাড্রেস দিয়েছে আপনি সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন দেন অ্যামাউন্টটা এখানে বসাবেন অ্যামাউন্ট বলতে কি পরিমাণ আলফা আপনি তাকে সেন্ড করতে চান ঠিক যে পরিমাণ আপনি সেন্ড করতে চান সেই পরিমাণ এখানে বসানোর পরে নিচে আছে ট্রান্সফার বাটন এই ট্রান্সফার বাটনে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন সফল হয়ে যাবে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে sender account number ANC mainnet এটা লেখা আছে সাধারণত বাই ডিফল্ট এটাই থাকবে এএনসি মেইননেটেই আমরা শুধু এখন ট্রান্সফার করতে পারছি কোনো বিটিসি ওয়ালেট বা ইথারিয়াম ওয়ালেটে আমরা ট্রান্সফার করতে পারছি না সো এখানে বাই ডিফল্ট ওটাই থাকবে আপনি ওখানে কিছু করার দরকার নেই বাকিটুকু সম্পন্ন করে যেভাবে দেখিয়েছি আপনি ট্রান্সফারে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার করার পরে আপনি এখান থেকে প্রুফটা তাকে কিভাবে দিবেন যে আপনি এই পরিমাণ কয়েন ট্রান্সফার করে ফেলেছেন এখানে নিশ্চয়ই আপনাকে একটা মেসেজ দেবে সেই মেসেজটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়াও আপনি এই যে ডান পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্লক চেন নামে একটা অপশন আছে ব্লক চেনে যদি ক্লিক করেন এই ব্লক চেনে ক্লিক করার পরে এখানে নিচে আপনার সমস্ত লেনদেনগুলো ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবেন এই যে এখানে দেখুন আপনার ট্রানজ্যাকশনটাও একেবারে প্রথমের দিকে থাকবে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে যাকে আপনার প্রুফ দেখাতে হবে তাকে আপনি দিয়ে দিতে পারেন এরপরে কথা হচ্ছে আমরা আবার ট্রান্সফারে ফিরে যাই এখান থেকে আমি যদি কোনো কয়েন রিসিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে এর আগে আমাদের বাই ডিফল্ট সিলেক্ট করা ছিল ট্রান্সফার আমরা ট্রান্সফার করেছি এখন আমরা রিসিভ করব রিসিভ করার জন্য আমাদের এখানে অ্যাকাউন্টস লেখা আছে এই অ্যাকাউন্টসে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এই যে ওয়ালেট সাইনটা দেখছেন এখানে দেখবেন আপনার নাম লেখা আছে এখানে নিশ্চয়ই আপনি অ্যাকাউন্ট করার সময় নাম লিখে ফেলেছিলেন আপনার টোটাল ব্যালেন্সটা লেখা আছে এবং এই পাশে দেখতে পারবেন একটা ওয়ালেটের সাইন আছে এই ওয়ালেটের সাইনটার উপরে ক্লিক করলে আমার যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা কপি হয়ে যাবে এবং এইখান থেকে যখন আমি এই ওয়ালেট অ্যাড্রেসটা কাউকে সেন্ড করব কাউকে দেব সে যখন এই ট্রান্সফার পদ্ধতিতে আমাকে কয়েন সেন্ড করবে তখন কিন্তু আমার ওয়ালেটে সেই কয়েনটা চলে আসবে তো এই হচ্ছে আলফা ট্রান্সফার পদ্ধতি আপনি আলফা মাইনিং করছেন না কি করছেন না চাইলে আমাকে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অথবা কমেন্টেও জানাতে পারেন চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে ইউনিভার্সিটি অফ ক্রিপ্টো নামক আমাদের একটি ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত গ্রুপ রয়েছে চাইলে সেখানে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন